futureforest.com. সেই খাবার থেকে যে গ্লুকোজ তৈরি হয় সেটা আমাদের শরীরে পরে আমরা ডায়াবেটিস যারা নতুন রুগী তাদেরকে আমরা চেক করবো যে সভাপতি জনাব মির নাসির আয়োজিত জেনারেল ডায়াবেটিক হসপিটালের পক্ষ থেকে করতে হচ্ছে ডায়াবেটিস সম্পর্কে আমাদের আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস অ্যালকোহল প্যাড দিয়ে দাও